যাইতে হবে মনে দুনিয়া সারিয়া মলার হুকুন যখন আসবে চলিয়া যাইতে হবে মনে দুনিয়া সারিয়া মলার হুকুন যখন আসবে চলিয়া মলার হুকুন যখন আসবে চলিয়া রাজা কিছুতে গিয়া যেতে হবে দুনিয়ার সব কিছুতে গিয়া মলার হুকুম যখন আসবে চলিয়া মলার হুকুম যখন আসবে চলিয়া যাইতে হবে মনে দুনিয়া সারিয়া মলার হুকুম যখন আসবে চলিয়া মলার হুকুম যখন আসবে চলিয়া

যখন আসবে চলিয়া বলার হুকুম যখন আসবে চলিয়া চাইতে হবে মনে দুনিয়া সারিয়া মলার হুকুম যখন আসবে চলিয়া মলার হুকুম যখন আসবে চলিয়া মরণের পাল থাকার জায়গা তোমার হবে ছেড়ে দুনিয়া সেই ঘরেতে যেতে হবে ছেড়ে দুনিয়া মলার হুকুম যখন আসবে চলিয়া মলার হুকুম যখন আসবে চলিয়া যাইতে হবে মনে দুনিয়া সারিয়া মলার হুকুম যখন আসবে চলিয়া মলার হুকুম যখন আসবে চলিয়া কবরে